আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই কোরআন হাদিসে শূন্য হবে কোনো দলি নাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই কোরআন হাদিসে শূন্য হবে কোনো দলি নাই তোমার বাবা আমার বাবা রে বাবা রে বাবা কোনো চিন্তা নাই আমি বলি বিবেক দিয়ে চিন্তা করো ভাই এসব বাবাই কোনো ফায়দা নাই এসব বাবাই কোনো ফায়দা নাই আবেগ নয় বিবেগ দিয়ে চিন্তা করো ভাই হারি হাদিসে শূন্য হবে কোনো দলে নাই আবেগ নয় বিবেগ দিয়ে চিন্তা করো ভাই হারি হাদিসে শূন্য হবে কোনো দলে নাই কবর ছিল কবর আছে কবর থাকবে ভাই আবে গেছে কবর কেমনে মাজার হয়ে যায় কবর ছিল কবর আছে কবর থাকবে ভাই আবে গেছে কবর কেমনে মাজার হয়ে যায় আবেগে নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই মাজারেতে অনেক লোকই শিরে করে তাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই কোরআন হাদিসে শূন্য হবে কোনো দলি নাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই কোরআন হাদিসে শূন্য হবে কোনো দলি নাই চিন্তায় আছি চিন্তায় আছি বড় চিন্তায় আছি ভাই আবেগী লোকের সংখ্যা বেড়ে চলেছে তাই চিন্তায়াছি চিন্তায়াছি বড় চিন্তায়াছি ভাই আবেগে লোকের সংখ্যা বেড়ে চলেছে তাই বাবার নামে অলির নামে মিথ্যা কিচ্ছা শুনতে শুনতে ভাই আমি অস্থির হইয়া যাই আমি অস্থির হইয়া যাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই মিথ্যা কথা বলে কি আমরা জাহান নামে যেতে চাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই কোরআন হাদিসে শূন্য হবে কোনো দলি নাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই কোরআন হাদিসে শূন্য হবে কোনো দলি নাই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো ভাই সত কাজ করলে পরে আল্লাহর জান্নাত পাওয়া যায় আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা কর ভাই সত কাজ করলে পরে আল্লাহর জান্নাত পাওয়া যায় দল নয় ঝগড়া নয় বিবেক কাটাই ভাই দল নয় ঝগড়া নয় বিবেক কাটাই ভাই সঠিক রাস্তায় আমরা সবাই এক হতে চাই দল নয় ঝগড়া নয় বিবেক কাটাই বাই সঠিক রাস্তায় আমরা সবাই এক হতে চাই দল নয় ঝগড়া নয় বিবেক কাটাই বাই সঠিক রাস্তায় আমরা সবাই এক হতে চাই দল নয় ঝগড়া নয় বিবেক কাটাই বাই সঠিক রাস্তায় আমরা সবাই এক হতে চাই